हेलो फ्रेंड्स मुतिर्मयी आपण मानक स्वागत कर प्रिय चैनल को वर्तमान समय रे पनीर रेसीपी समस्त फेवरेट डिश आज आम ये रेस्टोरेंट स्टाइल कढ़ाई पनीर केमती प्रिपेयर कराए चलतु आम शिखा जदि भिडटी आपण मानक भल लगे तो प्लीज लाइक और सेयार करें जदि आम चेल नुआ था तेज प्लीज चेल को सब्सक्राइब करें कड़ाई पनीर ମୋ ଭାଉଜ ରୋଷେଇ କରିଛନ୍ତି ଏବଂ ଆପଣମାନେ ମଧ୍ୟ ନିଶ୍ଚିତ ଥରେ ଟ୍ରାଏ କରନ୍ତୁ এই কড়াই পনির প্রস্তুতি পাই আমি কিছু পনির নেইছু এবং এই পনির কু আমি টিকে বড় বড় সাইজরে কাটিছু আমি কড়াইরে তেল দেবা এবং তেল গরম হয়ে সারা পরে আমি কাটিকি রক্ষি পনির কু সেতিরে পকাইবা ବାସ୍ କିଛି ସମୟ ତାକୁ ଆମେ ଫ୍ରାଏ କରିବା ପନିରର ଗୋଟେ ପଟ ସାଇଡ୍ ହାଲକା ବ୍ରାଉନ୍ କଲର୍ ହେଲା ପରେ ଆମେ ତାକୁ ଓଲଟାଇ ଦେବା ଏବଂ ଏମିତି ଅଳ୍ପ ସମୟ ଫ୍ରାଏ କରି ତାକୁ ଆମେ ଖୋଲିଦେବା ଆମେ ପୂର୍ବରୁ କ୍ୟାପ୍ସିକମ୍ ଓ ପିଆଜକୁ ଚପ୍ କରିକି ରଖିଛୁ ସେହି ତେଲରେ ଆମେ କ୍ୟାପ୍ସିକମ୍କୁ ଅଳ୍ପ ସମୟ ପାଇଁ ଫ୍ରାଏ କରିବା ତାପରେ ଆମେ ପୂର୍ବରୁ କାଟିକି ରଖିଥିବା ପିଆଜକୁ ସେଥିରେ ଏଡ୍ କରିବା ୱାନ୍ ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହି କ୍ୟାପ୍ସିକମ୍ ଓ ପିଆଜକୁ ଆମେ ଫ୍ରାଏ କରିବା ମନେ ରଖନ୍ତୁ ଏହି କ୍ୟାପ୍ସିକମ୍ ଓ ପିଆଜର ସାଇଜ୍ ଟିକେ ବଡ଼ କରିବେ এখানে আমার ফ্রাই হয়ে পনির ও ক্যাপসিকম ও পিঁয়াজ রেডি হয়ে যাই এবে আমি গ্রেভি পাই মশলা প্রস্তুত করা মশলা পাই আমি নিয়েছু কিছু কাজু তা সহিত চারমগজ মধ্যে আপনার কিছু নেইপারে টমাটো নিয়েছু এবং কিছু পিঁয়াজ নিয়েছু তা সহ অদা এবং কিছু রসুণর অল্প কিছু পাখুড়া এবং তা সহ নিয়েছু দুইটি কঞ্চা লঙ্কা এই সবুক আমি একাথরে গ্রাইন্ডিং করে এর গোটে পেস্ট বনাইবা বর্তমান আমি কড়াই তেল নেবা এবং তেল গরম হয়ে সারা পরে সে জিরা এবং তেজপত্র পকাইবা এবং তা সহিত ডালচিনি ও গুজরাটি পকাইবা দেন সে আমি হাফ চামচ হিঙ্গু পকাইবা দেন তা সহ আমি কিছু মেথি পত্রক পকাইবা এবং তাপরে ଆମେ ହାଫ୍ ଚାମଚ ଧନିଆ ପାଉଡ଼ରକୁ ଏଡ଼୍ କରିବା ଏବଂ ତାପରେ ତାକୁ ଥାର୍ଟି ସେକେଣ୍ଡ ପର୍ଯ୍ୟନ୍ତ ଫ୍ରାଏ କରିବା ଆମେ ପୂର୍ବରୁ ଯେଉଁ ଟମାଟୋ କାଜୁ ପିଆଜ ଏବଂ ଅଦା ଓ ରସୁଣର ଗୋଟେ ପେଷ୍ଟ ବନେଇକି ରଖିଥିଲୁ ତାକୁ ଆମେ ସେଥିରେ ଏଡ଼୍ କରିଦେବା ବର୍ତ୍ତମାନ ଏଥିରେ ଆମେ ହଳଦୀ ଗୁଣ୍ଡ ଏଡ଼୍ କରିବା ଏବଂ ତାପରେ ଆବଶ୍ୟକ ଅନୁସାରେ ଲୁଣ ଦେବା ଦେନ୍ ଆମେ ଏଥିରେ কাশ্মীর চিলি এড করেছু যাদ্ୱାରା কি କରିର କଲର୍ ବହୁତ ସୁନ୍ଦର ଆସିଥାଏ ଏବଂ ଆପଣ ଆବଶ୍ୟକତା ଅନୁସାରେ ଏହାକୁ ଏଡ଼୍ କରିବେ ମସଲାକୁ ଆପଣମାନେ ବାରମ୍ବାର ଏମିତି ଓଲଟାଉଥିବେ ଯେମିତି ମସଲା ଲାଗି ନଯାଏ ଏବଂ ଲାଷ୍ଟରେ ଆମେ ସେଥିରେ କିଛି ଗରମ ମସଲାକୁ ଏଡ଼୍ କରିବା ଯାହାଦ୍ୱାରା କି କରିର ସ୍ମେଲ୍ ବହୁତ ସୁନ୍ଦର ଆସିଥାଏ ଏବଂ ଟେଷ୍ଟ ବି ବହୁତ ସୁନ୍ଦର ଆସିଥାଏ ବର୍ତ୍ତମାନ ଆମେ ମିଡ଼ିୟମ୍ ଫ୍ଲେମ୍ ଦେଇ ମସଲାକୁ ଛାଡ଼ିଦେବା ଯେମିତି ମସଲାରୁ ତେଲ ପୁରା ଉପରକୁ ବାହାରି ଆସିବ ଆପଣମାନେ ଦେଖିପାରୁଛନ୍ତି ଆମ ମସଲା ପୁରା ହୋଇଯାଇଛି ଏବେ ଆମେ ସେଥିରେ ପନିରକୁ ମିକ୍ସ କରିବା ଏବଂ ଆମେ ଯେଉଁ କ୍ୟାପ୍ସିକମ୍ ଓ ଅନିଅନ୍କୁ ଫ୍ରାଏ କରିକି ରଖିଥିଲୁ ତାକୁ ମଧ୍ୟ ଆମେ ସେଥିରେ ଏଡ଼୍ କରିବା ଏବଂ ତାପରେ ତାକୁ ଆମେ ଭଲ ଭାବରେ ଗୋଳେଇ ଦେବା ଦେନ୍ ଏହାକୁ ଆମେ ପାଞ୍ଚ ମିନିଟ୍ ପାଇଁ ଛାଡ଼ିଦେବା ଯାହାଦ୍ୱାରା କି ପନିର ଓ କ୍ୟାପ୍ସିକମ୍ ଏହି ମସଲାକୁ ଭଲ ଭାବରେ ଅବଜର୍ଭ କରିନେବ ଲାଷ୍ଟରେ ଆମେ ସେଥିରେ ଗୋଟେ କପ୍ ପାଣି ଦେବା ଏବଂ ତାକୁ କିଛି ସମୟ ପାଇଁ ଫୁଟିବା ପାଇଁ ଛାଡ଼ିଦେବା ତାପରେ ଆମେ ସେଥିରେ କିଛି ଧନିଆ ପତ୍ରକୁ ପକାଇଦେବା এবে আমার রেডি হয়ে যাইছি কড়াই পনির ভিডিওটি কেমতি লাগিলা প্লিজ কমেন্ট বক্সরে নিশ্চিত জনাতু